হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো বিশ্বের বিভিন্ন দেশের সেরা দশটি গান রাতারাতি টিকটকে ভাইরাল হওয়া এই গানগুলো সবাই খোঁজে কিন্তু পান না আজকে আপনাদের দেখাবো সেই ভাইরাল হওয়ার গান তো চলুন শুরু করা যাক এটা হলো American rock band Gym Class এর স্টেরিও হার্ট গান বর্তমান গানটির ভিউ রয়েছে ছয়শো বাউন্ন মিলিয়ন এরপর রয়েছে তুর্কির গায়ক আরাস মহাসেনের গান আল্লাহ আল্লাহ ইয়া বাবা গানটার বর্তমানে ভিউ রয়েছে ত্রিশ মিলিয়ন এরপর রয়েছে আমেরিকান মেলেনজি আর টমি প্রফিটের রিমিক্স গান ইন দ্য ইন্ড গানটির বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে নয়শো আঠাশ মিলিয়ন এটি মূলত রিমিক্স ভার্সন এটার অরিজিনাল ভার্সন হইল গায়ক লিঙ্কিং পার্কের ইন দ্য ইন গানটি বারো বছর আগের এই গানটির ভিউ রয়েছে এক দশমিক চার বিলিয়ন এরপর রয়েছে আমেরিকার গায়ক ম্যাডোনার গান ফ্রোজেন গানটির বর্তমান ভিউ রয়েছে একশো একষট্টি মিলিয়ন We'd never এরপর রয়েছে মোরক্কান জাওহায়ের বা হাওয়ায়ের গান ডিসাপোর্টেবল فيكي ما بغيتي منك بزاف ولا نسيتي منك بزاف গানটির বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে পাঁচশো সাতাত্তর মিলিয়ন زيدي دور حديدة قد الكف وطابل شفتك هزة البرطابل এরপর রয়েছে জামাইকান গায়ক সিনপলের শি ডাজ নট মাইন গানটি গানটির বর্তমান ভিউ রয়েছে চারশো অষ্টআশি মিলিয়ন বর্তমানে রেমিক্স ভার্সন বেশ জনপ্রিয় যেটা তৈরি করেছে নট ক্র্যাশ ব্রোহম আর অসিস রিমিক্সটির ভিউ রয়েছে উনত্রিশ মিলিয়ন এরপর রয়েছে যুক্তরাজ্যের ক্যালভিন হ্যারিস আর ডুয়ালিপার গান ওয়ান কিস বর্তমানে গানটির ভিউ রয়েছে আটশো আটত্রিশ মিলিয়ন এরপর রয়েছে ইউনাইটেড কিংডমের গায়ক জেন আর অস্ট্রেলিয়ার গায়িকা সিয়ার গান ডাস্টিল ডাউন এই গানটির বর্তমান ভিউ রয়েছে এক দশমিক নয় বিলিয়ন এরপরে রয়েছে পুয়ের্তরিকর গায়ক ড্যাডি অ্যাঙ্কির গান লিম্ব গানটির বর্তমান ভিউ রয়েছে এক দশমিক দুই বিলিয়ন এরপরে রয়েছে কলম্বিয়ান গায়িকা সাকিরা আর ব্রাজিলের গায়ক কার্লিন হোস ব্রাউনের গান লা লা লা গানটির বর্তমান ভিউ রয়েছে এক দশমিক দুই বিলিয়ন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আপনার কোন গানটি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান